আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল টিভি সিক্স সত্যের সন্ধানে আগামী পথ চলা আপনাদের সাথে আছি আপনি নাটোর নলডাঙ্গা রিপোর্টার ইউনিটির আয়োজনে সংবর্ধনা বিস্তারিত দেখুন ইউসুফ হোসেনের ভিডিও চিত্রে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার এক নং ব্রহ্মপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুজ্জামান মিঠু ও ইউপি সদস্যদের নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার একত্রিশে মে বিকাল চারটায় নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে নলডাঙ্গার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুজ্জামান মিঠু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউনিয়ন সদস্যবৃদ্ধ যথাক্রমে এক নং ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান প্রমাণিক দুই নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাম তিন নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ সাজেদুর রহমান চার নং ওয়ার্ড সদস্য মোবারক হোসেন পাঁচ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহ আলম ছয় নং ওয়ার্ড সদস্য আবু বকর সিদ্দিক সাত নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম আট নং ওয়ার্ড সদস্য আশরাফুজ্জামান নয় নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন ঝন্টু এক নং সংরক্ষিত মহিলা সদস্য নীলুফা বেবি দুই নং সংরক্ষিত মহিলা সদস্য শেফ আলী বেগম তিন নং সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা খাতুন এ সময় ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সকল ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এ সময় নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন সময় কাজ করি না আমরা সবসময় সত্য পক্ষে আমাদের কোনো কিছু টান নেই আমরা সত্যের